মিস্টার বিটস বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার তার রেকর্ডিং তৈরিতে অতিরিক্ত দূরে চলে গেছেন মিস্টার বিটস এমন একজন মানুষ তার ইনকাম এতটাই বেশি ইউটিউবও তার ইনকাম হাইট করে রাখে একটা চ্যালেঞ্জের জন্য মিস্টার বিট সবচেয়ে বেশি টাকা দিয়ে থাকেন তবে তার জানি এতটা সহজ ছিল না এই যে আমার ভিডিওতে ভিউজ হয় না বলে আমি বলছি ইউটিউব ছেড়ে দেবো তার লাইফে এমন মনে হয়েছিল কিন্তু তিনি আশা ছাড়েননি চ্যানেলের সাবস্ক্রাইবে দেখলে মাথা ঘুরে পড়বে যেহেতু এখন একজন ব্যক্তিকে বুদ্ধিভিত্তিকভাবে হেনস্থা করার জন্য মিস্টার বিস্টকে দায়ী করা হচ্ছে যিনি তার বিটু চ্যালেঞ্জ নিয়েছেন এখানে যেন ten thousand dollar Every day he survives in this room, I give him $10,000. শুধুমাত্র একদিনের জন্য যদি এত টাকা দেওয়া হয় তাহলে আমিও অংশগ্রহণ করতাম মানে এত টাকা কেউ হাতছাড়া করবে না কিন্তু বিষয়টাকে আমরা যতটা সহজ ভাবছি আসলে ততটাও সহজ নয় এখানে আপনাকে থাকার জন্য মন মানসিকতার প্রয়োজন It's honestly like the lack of fresh air. Solitary confinement is considered form of torture in many places. I don't like their direction the videos are going. একজন কারাবাস অনেক জায়গায় অত্যাচার রূপ হিসেবে বিবেচিত হয় ভিডিওগুলোতে তাদের দিক নির্দেশনা পছন্দ করি না প্রতিযোগী জোশ আমি আজ ডাম নিষ্পত্তি করছি চ্যালেঞ্জার ডাম আঘাত করে প্রতিযোগী গিটারকে ভাঙলেন এক হাজারে এবং আমি নিশ্চিত যে এটা বাইরে বাতাসে অনুপস্থিতির মতো আমি নিশ্চিত হয়ে যাই কিছু ব্যক্তি বর্তমানে এই বিচ্ছন্নতাকে নির্যাতন বলে উদ্বিগ্ন মিস্টার বিস্টের বিরুদ্ধে তার বিরুদ্ধে জাল টাকা দেওয়ার অভিযোগ আনা হয়েছে ইউটিউব তারকা বিপুল পরিমাণ অর্থ প্রদানের জন্য তিনি পরিচিত এবং তার একটি বিরুদ্ধে বক্তারা লক্ষ্য করেছেন যে ডলার বিল স্বাভাবিক ছিল না পরে অভিযোগ উঠেছে তিনি নাকি জাল টাকা দিয়েছেন তার ভক্তদের আমরা অবিশ্বাস্যভাবে খাবারের অপচয়কারী টিকটক্স দেখেছি এবং তাদের নিয়ে এই চ্যানেলে ভিডিও বানিয়েছি এবং অবিশ্বাস্য অপচয়কারী মুখবাঙ্গারা তারা সাধারণ জনগণের কাছে একটি নেতিবাচক এবং তাদের মধ্যে মিস্টার বিশ্বের মতো ব্যক্তি রয়েছে যাদের চ্যানেলটিতে ভিডিওতে ঘন্টার মধ্যে অতিরিক্ত অতিরিক্ত ভিউজ আর অতিরিক্ত চ্যালেঞ্জ রয়েছে যেগুলো জিতে পারলে আপনি পাবেন টাকা Millions upon millions of dollars to people in need. His এই পুরো পৃথিবী সাধারণ জনগণের কাছে নেট ফ্যাসিলিটি যা দেওয়ার জন্য দায়ী হ্যাঁ, ভাগ্যের বাইরে ব্যক্তিদের কাছে ওই ডলারের অফুরন্ত সরবরাহ আহ, তিনি মহাসাগরের মতো বিশাল জলবায়ু প্রচেষ্টার জন্য দায়ী This is one of the dirtiest beaches in the entire world. And we're gonna pick up every single piece of trash on this beach, starting with this water bottle. One out of millions of pieces. বিশ্বের সবচেয়ে নোংরা সৈকতগুলোর মধ্যে একটি এবং এই জলের বোতল থেকে শুরু করে এই সমুদ্র সৈকতে প্রতিটি আবর্জনা তুলে ফেলবে আবর্জনার টুকরো মিলিয়নের মধ্যে একটি মানুষের প্রয়োজনে তার ভিডিওগুলো টি টিম এবং তার দল সমুদ্রের মধ্যে বিশাল পরিবেশ পরিবর্তনের জন্য কার্যকরী এবং এই নিয়মটা যদি বাংলাদেশে কিছুটা ভিন্নভাবে চালু করা যেত যেত খুব ভালো হতো যারা টকাই আছে তাদের সমুদ্রের পাড় থেকে বোতল করিয়ে আনলে প্রতি বোতলের জন্য তাদের কিছু টাকা দেওয়া হতো ধরুন একটা বোতল প্লাস একটা সময় সময় পাঁচ টাকা I make $10,000 a day. This is going to be very easy. Very easy. শেষ ভিডিও জোশের কথিত মানসিক নির্যাতনকে ক্ষমা করার জন্য এসবই কি যথেষ্ট Dark outside already? Yeah. I've really lost all concept of time. Oh no! That's it. That's the last straw. I just broke a string on the one thing that was remotely keeping me insane. Keeping me sane. I can't even talk. প্রতিযোগী প্রতিদিন টেন থাউজেন্ড পায় যদি সে ঘর থেকে একশো দিনের জন্য না চলে যায় তাহলে সে মোট এক মিলিয়ন ডলার উপার্জন করবে প্রতিদিনের জন্য তিনি বেঁচে থাকেন শুধুমাত্র একই জায়গায় বাইরের বাতাস আর আলো থেকে সে অনেকটাই দূরে একটা মানসিক পীড়া ভোগ করছিল প্রতিনিয়ত কিন্তু যতদিন যাচ্ছে তার মাথায় তালগুল পাকতে থাকে Oh, you broke the drum set. This makes me want to ask, mentally, are you okay? Yeah, I mean, actually, got a lot of rage out, so now I'm feeling really. I'm actually the contestant from that video, and I can assure you that they had people watching over me, 24 7, making sure that I was never in any danger physically or mentally. Um, they had everything taken care of. It was a great opportunity <laughs> for me. Everyone needs to relax. Woo! Fresh air, baby!